আসসালামু আলাইকুম everyone welcome back to new another video এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সীতাকুণ্ড চট্টগ্রাম হাইওয়েতে আমরা যাচ্ছি এখন হচ্ছে ভাবির হোটেলে দুপুরের লাঞ্চ করতে যেটা হচ্ছে সীতাকুণ্ড হাইওয়ের পাশে হয়তো আপনারা অনেকে চিনেন অনেকেই জানেন কারণ এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা কেউ না কেউ হয়তো ভাবির হোটেলে দুপুরে লাঞ্চ করেছেন তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাবির হোটেলে এই হচ্ছে ভাবির হোটেলে নামার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে আপনারা একটু নিচে দেখতে পারবেন এই যে এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এই হচ্ছে ভাবির হোটেল হোটেলটা অনেকটা সাদামাটা অনেকটাই দেখা গেছে যে আপনার মনে হবে যে ছোটোখাটো কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য লাইন ধরে বসে থাকতে হয় এগুলো হচ্ছে পাহাড়ি ফল পেয়ারা পেঁপে বড়ই এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ তো এই পাশে হচ্ছে ভাবির সেই চুই ঝাল যেটা হচ্ছে গরুর গোশত তো এটা প্রতিটা বাটি হচ্ছে একশো টাকা প্রতি বাটিতে আপনি হচ্ছে ছয় থেকে সাত পিস করে পাবেন তো এইখানে অনেকেই প্রতিদিন খেতে আসে আর এইদিকে হচ্ছে আপনার টমেটোর একটা সালাদ আছে এটা অনেকটা চাটনির মতো তো এটা অনেক টেস্টি তো আমাদের খাবার দাবার অলরেডি শেষ হয়ে গিয়েছে তো খাবারের শেষে ভিডিওটা করা আর এটা হচ্ছে একটা সুস্বাদু ছানা এটা স্বাদটা খুব অতুলনীয় তো যারা সীতাকুণ্ডে আসবেন অবশ্যই ভাবির হোটেলে এসে আপনারা খেয়ে যাবেন আর এখানে খাবারের মানটা অনেক ভালো একদম ঘরোয়া পরিবেশে খাবার দাবার পরিবেশন করা হয় তো খাবার টেস্ট না করলে আসলে বুঝতে পারবেন না যে এটা কেমন টেস্টি তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য